মসজিদে প্রবেশ করে ইমাম সাহেবকে সেজদারত অবস্থায় পেলে কি করণীয় ক তাকবীর দিয়ে সেজদায় চলে যাওয়া খ তাকবীর না দিয়ে সরাসরি সেজদায় যাওয়া গ ইমাম সেজদা থেকে উঠা পর্যন্ত অপেক্ষা করা ঘ তাকবীর দিয়ে হাত বেঁধে দাঁড়িয়ে থাকা জি আলহামদুলিল্লাহ উত্তর হবে ক তাকবীর দিয়ে সাজদায় চলে যাওয়া ফ্রিজ করে দেব জি ফ্রিজ করে দেওয়া হোক ক তাকবির দিয়ে দায় চলে যাওয়া ইমাম সাহেব সেজদায় চলে গেছেন আর কেউ ওই মুহূর্তে এসছেন তুমি সরাসরি সেজদায় চলে যাবেন তাকবির সেজদায় চলে জি অপেক্ষা করবেন না ইমামকে যে অবস্থায় পাবে সেই অবস্থা আপনি যে উত্তরটি দিয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর কোন সালাদকে রসুল সাল আলী সাল্লাম দুনিয়া এর মাঝে যা কিছু আছে তার থেকে উত্তম বলেছেন ক ফজরের ফরজ দুই রাকাত খ ফজরের শূন্য দুই রাকাত গ ঈদ উল ফিতরের দুই রাকাত ঘ তাহিয়াতুল মসজিদের দুই রাকাত পঁয়তাল্লিশ সেকেন্ড সময় আপনি পাবেন চিন্তা করার জন্য এর মধ্যেই আপনাকে বলতে হবে কোনো লাইফ লাইন নেই খ ফজরের দুই লক করে দেয়া হোক খ ফজরের সুন্নত দুই রাকাত দিয়েছেন আমি দেখতে পাচ্ছি যে সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি এই দোয়াটি কখন পড়তে হয় ক লাইলাতুল কদরে খ জিলহজ মাসের প্রথম দশ দিনে গ রমজান মাসে ঘ আশুরার দিনে অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেছে বোরহান ভাই সিদ্ধান্ত দিতে হবে লাইফলাইন আছে চাইলে লাইফলাইন নিতে পারে আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ জিলহজ মাসের প্রথম দশ দিন খ জি লক করে দেব লক করে দেওয়া হোক খ জিলহজ মাসের প্রথম দশ দিনে আপনি এই দোয়াটা শুনেছেন তো আল্লাহ ইন্নাকা আফুন তহিবুল আফওয়া আফু আচ্ছা জিলহজ মাসের প্রথম দশ দিনে দোয়াটি বেশি বেশি পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখি উত্তরটি সঠিক হয়েছে আপনি যে উত্তর দিয়েছেন খ জিলহজ মাসের প্রথম দশ দিনে এই দোয়াটি পড়তে হয় আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক হয়নি এই দোয়াটি লাইলাতুল কদরে পড়তে হয়